চাহা বাদাম কাকা আমি তোমার থেকে বাদাম নিব না আমি কাকিমার থেকে বাদাম নেবো ওই কাকিমা তুমি তুমি বাদাম দিও কাকিমা বাদাম দিও আমরা কি বাদাম পাবো না পাবো না আমরা বাদাম আমাদের তো গলা চেন হাতের বালা কিছুই নেই তাই বলে কি বাদাম দিবে না আমাদের বাদাম খাবো না পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে দিয়ে যাবো তুমি হিট রানু মন্ডল যত হিট হতে পারেনি না তুমি তার থেকেও বেশি হিট হয়েছো তুমি বেশি ভাইরাল বুঝলে আমরা কি পাবো না আমরা কি পাবো না বাদাম আমাদের তো চেন নাই বালা নেই শুধু তাদেরই দিচ্ছ মেয়েদেরই দিচ্ছ কাকা আমাদের দেবে না আর ছেলেরা কি দোষ করলাম আমাদের বাদাম দিবে না আমাদের চুরি বালান এই জন্য এই রহমান কাকা ঠিক না বড়িয়া থা গুরু শোনা বাদাম আমার কাছে শুধু কাঁচা বাদাম কি অসম্ভব oh, ফেসবুক খুলে দেখি সকাল থেকে খালি সবাই বাদামই বিক্রি করছে তো এত সুন্দর সুন্দর মেয়েরাও দেখি বাদাম বিক্রি করছে পরে বাদাম বিক্রি না হলে তো মেয়েরাই বিক্রি হয়ে যাবে বাদাম বিক্রির আগে তো মেয়েদেরই মেয়েরাই বিক্রি হয়ে যাবে আগে কাকিমার কাছে ভালো বাদাম আছে সলিড বাদাম আছে আমি কাকিমার থেকেই নিব হুম কাকিমা আমাকে বাদাম দিত বাদাম দিয়ে তো কি সুন্দর তোমার বাদাম টেস্ট <laughs>